হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি প্রীতি আজ চলে আসি আমার ব্লগ চ্যানেল থেকে তোমাদের সাথে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে আর এই ভিডিওটিতে থাকছে আমাদের এলাকার বিখ্যাত পাট শাক কীভাবে রান্না করতে হয় পাট শাক রান্না করার জন্য আমি কি কি উপাদান নিয়েছি চলো তাহলে দেখে নিই এখানে আমি পাট শাক নিয়েছি ধুয়ে নিয়েছি প্রথমেই পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ আর লাগবে লবণ আর তেল চলো তাহলে আমরা রান্না শুরু করি প্রথমেই আমি চুলা জ্বালিয়ে নিই প্রথমেই পাঁচ শাকগুলা সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি সিদ্ধ করার সময় পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে এখন আমরা শাকটা এক থেকে দুই মিনিট সিদ্ধ করে নিয়েছি তারপর এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তাহলে দেখো কিভাবে পুরো রান্নাটা শেষ করছি এখন আমরা কড়াইয়ের মধ্যে তেল নিলাম তেলের মধ্যে দিব অল্প পরিমাণ পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ এখন এটা ভালো করে ভেজে নিতে হবে ভাজার সময় কাছে থেকেই ভাজার চেষ্টা করবেন না হয় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটু হালকা বাদামি কালার হয়ে আসলে আমি এর মধ্যে শাকটা দিয়ে দিব এখন আমার শাকটা প্রায় হয়ে এসেছে আর এক মিনিটের মতো রেখে আমি শাকটা নামিয়ে নেব আমার শাকটা হয়ে গেছে এখন আমি চুলো থেকে নামিয়ে নিব আমার ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের সাথেই থেকো ধন্যবাদ বন্ধুরা